أحب الصالحين ولست منهم لعل الله يرزقني صلاحا আমি তো বুজুর্গ হতে পারি নাই আমি তো সালেহীন হতে পারি নাই কিন্তু তুমি যদি সালেহীন হতে না পারো আল্লাহর বলে যদি হতে না পারো আমি আল্লাহর বলিকে মহাব্বত করি আল্লাহর বলিকে মহাব্বত করার কারণে আল্লাহ হায়ার আল্লাহ রব্বুর আলমিন আমাকে আল্লাহর বলি বানাইতে পারে নিশ্চয় যারা আল্লাহর বন্ধু আওয়াজ দিয়ে বলুন সুবাহান যারা আল্লাহর বলি তাদের কোনো চিন্তা নাই তাদের কোনো ভয় নাই ইহকালেও নাই পরকালেও নাই দুনিয়াতেও নাই আখরাতের ভিতরে যারা আল্লাহর বন্ধু হতে পেরেছ তাদের কোনো চিন্তা নাই তাদের কোনো ভয় নাই আল্লাহর বলিদের কোনো ভয় নাই চিন্তা নাই এর অর্থ হলো দুনিয়ার ভিতরে কি পেলো আর না পেলো সেটা নিয়ে আল্লাহর বলিরা কোনো টেনশন করে না পরকালে তো তাদের কোনো টেনশন নাই চিন্তা নাই অস্থিরতা থাকবে না কারণ দুনিয়ার চাকচিক্য তাদেরকে চিন্তিত করতে পারে না দুনিয়ার ধন সম্পদ তাদেরকে চিন্তিত করতে পারে না কারণ যার সাথে মাওলার বন্ধুত্ব তার কাছে দুনিয়ার অন্য জিনিসগুলা তার কাছে অতি তুচ্ছ এই জন্য তার কাছে পদের লোক নাই টাকা পয়সার কোনো লোক থাকে না আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে বন্ধু বানায় নেন আওয়াজ দিয়ে বলুন সুবাহান আল্লাহ কোরআনের ভিতরে আল্লাহ রব্বুল আলমিন ওলি অলির পরিচয় দিচ্ছেন অলি কারা আল্লাহ নিজেই বলতেছে আল্লাযীনা আমানু ওয়া কানু আল্লাহর বলি হচ্ছে যারা ইমান এনেছে যারা ইমানদার হয়েছে মুমিন হয়েছে যারা ইমানদার হয়েছে ওয়াকানু ইয়াত্তাকুন যারা তাকওয়া অর্জন করেছে পরহেজগারি অর্জন করেছে অন্তরের ভিতরে আল্লাহর ভয় সৃষ্টি হয়েছে সর্বদা আমার আল্লাহকে ভয় করে তারাই হলো মুত্তাকি আর মুমিন মুত্তাকি হলো আল্লাহর বন্ধু মুমিন মুত্তাকিরা হলো কার বন্ধু আল্লাহর বন্ধু আল্লাহ রব্বুল আলামিন কোরআনের ভিতরে আরো পরিচয় দিচ্ছেন ওলি কারা একশো নম্বর আয়াতে আল্লাহ বলেন যারা যারা সৎকর্মশীল যারা সৎকর্ম সম্পাদন করে যারা ভালো কাজ করে যারা ভালো কাজ করে তাদেরকে বলা হয় সলেহ সলেহের বহু বচন হলো সলেহীন আল্লাহ রব্বুল আলমিন যারা সালেহীন আছে তাদেরকে বন্ধু বানায়া নেন ওয়াহুয়া ইয়াতাওয়াল্লা সলেহীন বুখারী শরীফের কিতাব দাওয়াত দাওয়াত অধ্যায়ের ভিতরে বাবু ফদলি জিকিরিল্লাহি তাআলা আল্লাহর জিকিরের মর্যাদা যেখানে হাদিস এসেছে বহারি শরীফের ভিতরে হাদিসে কুসির ভিতরে আল্লাহ রব্বুল আলামিন অলির সংজ্ঞা দিয়ে বলেন হুমুল জুলাসা ও লা ইয়াশকা বিহিম হাদিসে কুসির ভিতরে আল্লাহ রব্বুল আলামিন বলেন অলি হচ্ছে ওই সমস্ত বৈঠক সম্পাদনকারী লোক ওই সমস্ত উপবিষ্টকারী ভিন্দ যাদের মজলিসে যারা বসে তাদের মজলিসে যারা উপবিষ্ট হয় তারাও কোনোদিন আল্লাহর রহমত থেকে মাহরুম হয় না আল্লাহর বলি হচ্ছে ওই দলের নাম আল্লাহর ওলিদের সাথে যদি কোনো গুণাগার বসে গুণাগারের গুণা হয়ে যায় আর ওই গুণাগারও বেলায়তের মর্তবা হাসিল করে ফেলে ওলিদের বৈঠকে বসলেও ওলি হয়ে যায় ওলিদের সোহবতে বসলেও আল্লাহ রব্বুল আলামিন বেলায়ত দান করে বহার শরীফের হাদিস হুমুল জুলাসা ও লা ইয়াশকা বিহিম জালিসুহুম বাইর আমার বন্ধুর আমার আল্লাহর একজন ওলি হজরত আবু আলী শুকরান রাহিমাহুল্লাহ তালাম শেখ জুন্নুন মিশ্রি রাহিমাহুল্লাহ তালাম ওলির বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে বলেন ওলির বৈশিষ্ট্য হল দুনিয়া দুনিয়া বিমুখ আল্লাহর বলির বৈশিষ্ট্য হলো কুতুহু মা ওয়াজাদা সে যেটুকু পায় সেইটুকু আহার করে যতটুকু পায় ততটুকু সেই খায় আর যে যা পাই না সেই সেগুলো পাওয়ার আশা করে না দুই নম্বর বলেন ওমাস্কানুহু হাইসু আদারাকা যেখানে জায়গা পায় সেখানে সেই বাসস্থান বানাই সতর করতে পারে এই পরিমাণ যদি বস্ত্র পায় সেটাই তার পোশাক হয়ে যায় সতর আবৃত করতে পারে সেই পরিমাণ কাপড় পেলে তার জন্য যথেষ্ট হয়ে যায় আল খালওয়া মাজলিসুহু নির্জন অবস্থান যার মজলিস যিনি সবসময় একা একা থাকতে চায় মানুষের সাথে বেশি মিশতে চায় না কারণ সেই যতক্ষণ একাই থাকে ততক্ষণ সে আল্লাহর জিকিরে থাকে তার দিলটা আমার নবীর রাউজায় পাকের সাথে লাগানো থাকে সেই আল্লাহর জিকিরে মশগুল থাকে আমার নবীর দরুদের ভিতরে সেই মজা পায় সাত পায় আল্লাহর বলিরা আল খালওয়া তোমা জেলিস নির্জন স্থান যার মজেলিস সেই সবসময় নির্জনতাকে তার পছন্দ সেই সবসময় কেলা থাকতে চাই আল খালওয়া তোমা জেলিস ওয়াল কোরআন হাদিস যখন সে কথা বলে কোরআন থেকে কথা বলে কোরআনের বাহিরে কোনো কথা বলে না কোরআনের আয়াত ব্যতীত কোনো আলোচনা ওয়াজ করে না যখন সে বয়ান করে কোরআনে পাকতে থেকে বয়ান করে শেখ জুন্নুন মিশ্রি বলেন আল্লাহ যার প্রিয় আল্লাহকে সে বন্ধু বানায় আল্লাহ ছাড়া কে কাউকে বন্ধু বানায় না দুনিয়াতে যদি বন্ধু বানাতে হয় সে আল্লাহকে

সবসময় সেই জিকিরে তাকে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লামা জুন্নুর মিসরি রহিমাহুল্লাহ বলেন ওয়াজিকুর রফিক জিকির হলো তার সঙ্গী রফিক বলা হয় সফরের সঙ্গী রাস্তা দিয়ে হাঁটার সময় জিকির করে গাড়িতে বসে বসে জিকির করে সময় পেলে আল্লাহর জিকির জিকির করে যেই সব সময় আল্লাহর জিকির করে সেই হলো আল্লাহর ওলি কারণ যে আল্লাহর ওলি তার দিলের ভিতরে সে আল্লাহর বন্ধু হয়েছে তার তার অন্তরে শুধু আল্লাহ জপে আওয়াজ দিয়ে বলুন সোহান আল্লাহ জুন্নুন মিস্ত্রি আরো বলেন সংসার দেখ যার সাথে যিনি সংসারের বেশি ব্যস্ততা তার কাছে বিড়ম্বনা সৃষ্টি হয় সংসারের ঝামেলা তার কাছে কষ্ট লাগে ওয়াজুহুদু করিনুহু ওয়াসামতু মাহাব্বাতুহু নিরবতা যার প্রেম নিরবতা তাকাকে সে অনেক ভালোবাসে আগ্রহ উদ্দীপনা যার বাহ সেই সবসময় কল্যাণ চাই ওয়ান্নাসিহাতু হিম্মাতুহু শিক্ষা গ্রহণ করা তার একমাত্র চিন্তা ওয়াসবর ও ধৈর্য যার বালিশ ধৈর্য যার বালিশ মানুষ বালিশের সাথে হেলান দিতে মজা পায় আল্লাহর ওলিরা ধৈর্য ধরতে ধৈর্যের ভিতরে মজা পায় আসবর বিষাদাত ওয়াত্তরাবু ফিরাসহ তারা মাটিতে শুয়ে থাকতে তাদের আত্মা শান্তি পায় মাটিতে শুয়ে থাকতে তারা চায় তারা চায় মাটিতে একটু শুয়ে থাকতে কারণ তারা ওই কথা চিন্তা করে হাজার হাজার বছর কবরের ভিতরে কিভাবে থাকব হাজার বছর তো আমাকে কবরে শুয়ে থাকতে হবে সেখানে কোনো বালিশ নাই বিছানা নাই এই জন্য দুনিয়ার হায়াতে মাটির ভিতরে শুয়ে থাকতে তারা বেশি পছন্দ করে এই জন্য আল্লাহর পাগলরা যদি মাটির ভিতরে শুয়ে থাকে তাদেরকে দেখলে পাগল

সিদ্দিকরাই হয় তাদের বন্ধু ওয়াল হিকমাতু কালামহু প্রজ্ঞা যার কথা তাদের যে কথাটাই বের হয় সেটা হ্যাকমত পূর্ণ হয় হ্যাকমতের বাহিরে তারা কোনো কথা বলে না ওয়াল আকলু দলিলুহু বুদ্ধি যার নির্দেশক তাদের বুদ্ধি কাটিয়ে যেই কাজ করে ওই কাজের মধ্যে কোনো ভুল হয় না ওয়াল হিলমু খালিলুহু বিচক্ষণতা যার যার পাথে একমাত্র পাতে হলো আল্লাহ বর্ষা আল্লাহর বর্ষা বোঝে না কারণ তার বন্ধু হলো আল্লাহর সাথে সমস্ত তাওয়াক্কুল সবকিছু আল্লাহর উপর নির্ভর করে আল্লাহর উপর ছেড়ে দেয় আল্লাহ আমাকে যা খুশি দেবে ওয়াত্তাওয়াক্কুল কাসাবুহু ওয়াল জুমু ইদামুহু উপবাস থাকাটাই তার আহার্য যখন তার উপোস থাকে তখন মনে করে এই উপোস থাকাটা আল্লাহ আমার কাছে চাই যেহেতু আল্লাহ আমার কাছে উপোস থাকাটাই চাই এটাই তার আনন্দ পায় আল্লাহ যখন তাকে উপবাস রাখতে চায় তখন সে উপবাস থাকার ভিতরে মজা পায় ওয়াল্লাহু আউনুহু আল্লাহ যার সাহায্যকারী ওয়ামিন খাওয়াসিহিম আল্লাহর বলিদের বিশেষ বৈশিষ্ট্য হল আহকামে কিতাবিল্লাহি রাসূলিহি সবসময় আল্লাহর বিধান তারা প্রতিষ্ঠা করতে চায় আল্লাহর আল্লাহর রাসূলের সুন্নতকে তারা প্রতিষ্ঠা করতে চায় আল আমরু বিল মারুফি সবসময় ভালো কাজের আদেশ দেবে ওয়ান নাহি আনিল মুনকারি সবসময় খারাপ কাজ থেকে মানুষকে বারণ করবে ওয়ালা ইয়াখাফুনা লাউ তারা ভালো কাজ করতে গিয়ে সত্য পরিষ্ঠা করতে গিয়ে কোন নিন্দুকের নিন্দা তাদেরকে প্রভাবিত করবে না নিন্দুকের নিন্দা তাদের কামে যাবে না তারা কোন নিন্দুকের নিন্দা তারা শুনবে না তারা আল্লাহ ছাড়া পৃথিবীর কাউকে ভয় করে না আল্লাহ আল্লাহকে ছাড়া কাউকে ভয় পাই না এই জন্য আল্লাহ শেখ জুন্নুন রহিমাহুল্লাহ ওলিদের এই সমস্ত বৈশিষ্ট্য বর্ণনা করেছেন আওয়াজ দিয়ে বলুন আল্লাহ আমরা আল্লাহর ওলি হতে চাই কি চাই না আল্লাহর ওলি যদি হতে চাই আল্লাহর এক ওলি বলতেছে উহিব্বুস সালিহিনা ওয়ালা আমি তো বুজুর্গ হতে পারি নাই আমি তো সালেহীন হতে পারি নাই কিন্তু তুমি যদি সালেহীন হতে না পারো আল্লাহর বলে যদি হতে না পারো আমি আল্লাহর বলিকে মহাব্বত করি আল্লাহর বলিকে মহাব্বত করার কারণে আল্লাহ হায়ার জুকুনি সলাহা আল্লাহ রব্বুর আলমিন আমাকে আল্লাহর বলি বানাইতে পারে বাইর আমার বন্ধুরা আমার এই সুরাই ইউনুসের বাষট্টি নম্বর তেষট্টি নম্বর চৌষট্টি নম্বর আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিন একরাম লিখতেছে বেলায়ত বেলায়তের মর্যাদা পাওয়ার উপায় হলো তিনটা কয়টা তিনটা এক নম্বর হলো কোন আল্লাহর বলির সহবতে যাওয়া এক নম্বর কি কোন আল্লাহর বলির সহবতে যেতে হবে আল্লাহর বলির দিল থেকে নূর বা তিনি পরিসর্জন করতে হবে হুজুরে কথা কোরআনের কোথায় আছে আল্লাহ রব্বুল আলামিন সূরা তাওবার 119 নম্বর আয়াতে বলতেছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন হে ঈমানদারগণ তোমরা একমাত্র আল্লাহকে ভয় করো আর আল্লাহর বয়টা সৃষ্টি হবে আল্লাহর বয়টা সৃষ্টি হবে ওয়াকুনু সত্যবাদী আল্লাহর বলিদের সাথে তুমি থাকো আল্লাহর বলির তুমি নাও আল্লাহর বলির যদি তুমি নিতে পারো তাহলে তোমার দিলের ভিতরে আল্লাহ তাকুয়া সৃষ্টি করে দেবে বাইর আমার বন্ধুরা আমার দুই নম্বর হলো আল্লাহর বলির অনুসরণ করা আল্লাহর ওলির অনুসরণ কিভাবে করবে আল্লাহ রব্বুল আলমী সুরাই লোকমানের পনেরো নম্বর আয়াতে হজরত লুকমান হাকিমের সেই নসিহতকে আবার আল্লাহ রব্বুল আলামিন নকল করে বলতেছে ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া যে সমস্ত বান্দারা আমার জন্য ফানা হয়ে গেছে যারা আমার তরিকার উপরে নিজের জীবনকে বিসর্জন দিয়েছে তোমরা তাদের অনুসরণ করো আল্লাহর ওলিদের অনুসরণ করলে অনুসরণ করতে করতেও আল্লাহর ওলি হওয়া যায় আল্লাহর বলি হতে পারলে এই দুনিয়ার আখিরাতের ভিতরে কোনো চিন্তা নাই সকরাতুল মৌতের মৌতের বিছানায় কোনো চিন্তা নাই কবরের অন্ধকার কবরে কোনো চিন্তা নাই হিসাব নিকাশে কোনো চিন্তা নাই আলাইহিম ওয়ালা হুম আমি বলির আলোচনা কোরআন থেকে করতেছি কিনা কোরআন থেকে বলতেছি আলা ইন্না আউলিয়া আল্লাহি আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাহর বলির আলোচনা কে করেছে আমার আল্লাহ করেছে কোথায় করেছে কোরআনে করেছে কোথায় করেছে আল্লাহর সত্যকারের ওলিদেরকে অবিশ্বাস করার কোনো সুযোগ নাই আল্লাহর ওলির সহমত ছাড়া তাকে অর্জন করা বড় কঠিন তিন নম্বর হলো আল্লাহর জিকির করা আল্লাহ রব্বুল আলমিন সুরাই বাকারাতে বলেন ফাযকুরুনি আযকুরুকুম তোমরা আমার জিকির কর তোমরা আমাকে স্মরণ করো তোমরা যত বেশি বেশি আমাকে স্মরণ করবা আমি তোমাকে আমার আরশা আজিমে বসে বসে তোমার আলোচনা আমি রহমতের ফেরেশতাদের সাথে তোমার প্রশংসা করব

তুমি বান্দা আমাকে স্মরণ করো আমার জিকির করো আজ আসকুরুকুম আমিও তোমার স্মরণ করব তোমার কথা তোমার নাম নিয়ে আশা আজিম আমি তোমার প্রশংসা করব তোমার আলোচনা করব রহমতের ফেরাস্তাদেরকে আল্লাহ বলে বান্দা আমার নামে জিকির করে আমার জন্য পাগল হয়ে গেছে ও রহমতের ফেরেস্তারা তোমরা ওই ব্যক্তিকে ভালোবাসো ওই ব্যক্তিকে পাহারা দাও ওই ব্যক্তির চিন্তা তুমি দূর করে দাও আওয়াজ দিয়ে বলুন সোবাহান আমার কথা না কোরআনের কথা কোরআনের কথা